তোমায় ভুলতে পারি না তোমায় ছাড়তে পারি না তোমায় ভুলতে পারি না তোমায় ছাড়তে পারি না জ্বালা সইতে পারি এ আবার কি যন্ত্রণা ও ঘোষণা ও ঘোষণা ও ঘোষণা তুমি কেন বোঝো না না না না না না রে না না না না না রে না अच्छी तक লাগে ভয় কিছু কথা গো শোনা বুঝে নিও ইশারায় শোনা তুমি মন কিছু চায় না তোমারই প্রেমে পড়ে দুনিয়া দিলাম সেরে তোমারই প্রেমে পুরে দুনিয়া দিলাম সেরে মন আমার রাইখো ধরে ও ঘোষণা ও ঘোষণা ও ঘোষণা তুমি কেন বোঝো না না না না না না না না না না নজর মাইরি দেখিতে লাগে ভয় মোহিনী নজর দিয়া ডাকে শুধু ইশারায় যেতে চাই তোমারি হাতটা ধরে যেতে চাই বাসুর ঘরে মন আমার যাচ্ছে পুরে এ আবার কি যন্ত্রণা ও গোসনা ও গোসনা ও গোসনা তুমি কেন বোঝো না না না না না রে না না না না না রে না না রে না না রে না রেখেছি সোনা ও গো সোনা তুমি কেন বোঝো না না না না না না রে না